Hi. Hello. How are you? I'm fine. Fine আপনি কতটুকু পড়াশোনা করছেন যতটুকু আপনি করছেন মানে মানে আমিও হাই হ্যালোর পর বাংলাতে কথা বলি <laughs> এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ তো খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফালাবো কই নাম দোয়া করে কত দিন দিছেন 50 টি হাত হে আল্লাহ তোমার অদম আর তোমার দৌড়ে হাত উড়াইছে তোমার এক বান্দির বাচ্চা পঞ্চাশ টাকা দিছে কি কি বললেন বান্দির বাচ্চা কোনকে বান্দা বান্দা মহিলা গো বান্দির বাচ্চা আল্লাহর বান্দি বান্দি মহিলারা মা আল্লাহর বান্দি বান্দি পোলা না পোলা তাহলে বান্দির বাচ্চা হইলেন না বান্দা নাকবো তো বান্দির বাচ্চা কোন নাম নিতে বাবারে নেবে মোনাদার সাথে হে আল্লাহ তোমার এক বান্দির বাচ্চা আমাকে পঞ্চাশটা টাকা দিছে হে যদি সত্তর আশি নব্বই বছরেও না শিখতে পারে তার শিক্ষার তফিক দিও তারপরে জানি একশো বছর হইলে পারো যদি না শিখারে দেড়শো বছরে গেলে যদি না রে যেমন বুড়া খালি ট্রেনিং দেওয়াই তারপরে জানি মরার আগে একদিন বিমান চালাই আমার বারবারে হে আল্লাহ হুমামিন আমরা একটা ক্যামেরা কিনছি কোনো দিন যদি বাচ্চা থাকি আমি এমনি একটা ছবি তুলবো এমনি একটা ছবি তুলবো আবার এই যে এমনি একটা ছবি তুলবো আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরে আমার লক্ষ্মী তুমি সেই সোনার গেছো দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরে আমার কেন মনে থাকবে না সোনা পাখি সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে একটা মাংস এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাতটা কি মিউজিশিয়ান প্লিজ একটু বাজান তো মিলে না মিলে না মিলে না কিছুই মিলে না অ্যান্ড্রয়েডদের সাথে আইফোন একদমই মিলে না তোমরা তবে অ্যান্ড্রয়েড ইউজার ঠিক আছে আর আমি আইফোন ইউজার এই পাশার নিচে একটা আর ওয়ান ফাইভ থাকলে লেভেল বোঝা যায় না লেভেল তিন ফুটা দেওয়া হয় বুঝো নাই আর তোমাদের সাথে কোনো কথা বলা লাভ নাই খ্যাত পান গরিব যাই হোক জায়গা আবার দেখা হবে face to face eye to eye কিরে চুলালা শালায় পাগল নাকি হ আপনি ঠিকই কইছেন পাগল দেখতে মনে হয় আমারে কিন্তু ওই পাগল <coughs> আমি চালাই আইফোন আর তোমরা চালাও অ্যান্ড্রয়েড তোমাদের সাথে আমি কখনো করব না টিকটকে কোনো প্রকার ডুয়েট যাই হোক আমি এখন থেকে আইফোন ইউজার হয়ে গেছি ঠিক আছে এটা আমার আইফোন আর তোমরা তো অ্যান্ড্রয়েড চালাও আইফোন সম্পর্কে বুঝো না ঠিক আছে আইফোন চালাইতে পারবা না ভাবছিলাম তোমাকে একটু চালাই দিন কিন্তু পরে নষ্ট করা ফেলাইবা বুঝো নাই এখন কি করার লেভেলটা তো আর ম্যাচ হইতেছে না ভেরি স্যাড গুড বাই ওফ বুঝলাম না ব্যাপারটা সঞ্জিত আইফোন কিনে ফেলছে এটাই তো দেখতেছি হাই হাই একদিন তোমরা আমাকে অনেক অপমান করছিলা ওই অপমানের দিন শেষ আইফোনে বাংলাদেশ ঠিক আছে নতুন আইফোন কিনে ফেলছি বুঝে নয় ভাইয়া এখন তোমাদের সাথে আমার আর আড্ডা হবে না ঠিক আছে লেভেলটা ম্যাচ হয় না ঠিক আছে আগে লেভেলে আসো আইফোন কিনো তারপর আমার সাথে আড্ডা দিবা তার আগে তোমাদের সাথে আর আমার face to face eye to eye আর দেখা হচ্ছে না ওকে গুড বাই ভালো থাকো দেখা হবে না আর জায়গা সানজিদ আগে চালায় তো বাটন ফোন এখন কিভাবে আইফোন চালায় কিভাবে সম্ভব রে দেখা লাগছে আইতাসি ভাই আইতাসি আরে ভাই আপনার এই অসময়ে কি অবস্থা এই তুই আইফোন কিনছিস না হ আইফোন তো আছে আইফোন কিনছি লগে লাগে ঘুরবো না আছেই তো সবে এক এক করে ছবি তুলে দিবি বুঝছস এ আমার জুসের সাথে একটা ছবি তুলে দিবি ওয়াটটা ফুচকা আমার ছবি মুভিতে পোষাইবো না আমার স্লোমো লাগবো <laughs> এই এখানে কি হচ্ছে আমাকে রেখে তোরা ছবি তুলছিস এই আগে আমারটা করে দিবি দুষ্ট কথাটা আগে আমারটা কর আইফোন কিনা সারা পারলাম না আর ওগো ছবি তোলা স্টার্ট হয়ে গেছে ফোন কিনলে এই একটা সমস্যা যে আহে হেই ছবি তুলতেই আহে আর কোনো আমার খোঁজ খবর নিতে আহে শাল স্বার্থপর দুনিয়া এক একটার পোস্ট দেখলে মনে হইতাছে জীবনে ছবি তুলে নাই হ্যাঁ ওয়াদ্দা ফুসকা এই দুষ্ট কোথাকার আমার ছবিগুলো তুই এই মতে দিয়ে দিবি তোর সাথে আমি রাত্রে ভিডিও কলে কথা বলবো এই সর ধর্মিয়া আপনার লগে কোনো ভিডিও কলে কথা ধর্মিয়া দিমুনি জান এই শুন হোয়াটসঅ্যাপে আমার ছবিগুলো পাঠিয়ে দিবি আচ্ছা ভাইয়া দিবানে এই শোন আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চালাই না আমার মেইলে দিয়ে দিবি ঠিক আছে ও ইমেইলে ঠিক আছে ইমেল আইডি দিয়ে দিন এই শোন মেসেঞ্জারে আমার ছবি দিয়ে দিবি ওকে মেসেঞ্জারে দিয়ে বা ভাইবারে আমার ছবিগুলো পাঠিয়ে দিবি ঠিক আছে ওকে আপনার ভাইবারে আপনাকে আচ্ছা। পাঠিয়ে দেওয়া হবে মিউজিক